সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে নোটিফিকেশন মানে অনেক রকম অনেক ধরনের নোটিফিকেশন আসার কারণে আমাদের খুব ডিস্টার্ব হয় যার কারণে নোটিফিকেশনগুলো আমরা অফ করতে পার মানে অফ করার প্রসেস দেখাবো তো আজকে যে প্রসেসগুলো হবে সেগুলো হচ্ছে imo WhatsApp Facebook YouTube Chrome browser এই কয়টা বিষয় নিয়ে নোটিফিকেশন অফ করা যায় কীভাবে এর থেকে মানে আমরা ডিস্টার্ব মানে বিরক্তকর লাগে সেই প্রসেসটা আজকে দেখাবো তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে আসলাম ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে উপরে কিছু থ্রি লাইন অপশন পাবেন এই যে three line option three line অপশনে ক্লিক দেবেন থ্রি লাইন অপশনে ক্লিক দেওয়ার পরে তারপর আবার পাবেন হচ্ছে আপনার হিস্টোরি হিস্টোরিতে যাবেন হিস্টোরিতে যাওয়ার পরে হিস্টোরিতে যাওয়ার পরে ক্লিয়ার ব্রাউজার আসছে এই যে ক্লিয়ার ব্রাউজার এটাই ক্লিক দেবেন এটাই ক্লিক দেওয়ার পরে অ্যাডভান্স এবং বেসিকে যাবেন অ্যাডভান্স বেসিকে মানে টিক মার্ক সবকটা করে নেবেন এবং বিশেষ করে অল টাইম সিলেক্ট করে নেবেন এই যে অল টাইমগুলো আছে আবার এই যে আরেকটা আছে এই যে আবার এই জায়গা আরেকটা আছে মানে সবগুলো নোটিফিকেশন মানে আপনার টিক মার্ক করে নেবেন টিক মার্ক করার পরে আবার ক্লিয়ার দেবেন পরে আবার এই জায়গা চাপ দেবেন এই যে ক্লিয়ার অপশনটা রয়েছে না এই যে এই জায়গা চাপ দেবেন ক্লিয়ার করবেন পরে ক্লিয়ার দিয়ে বরাবর সম্পূর্ণ ক্লিয়ার করবেন বরাবর এই ক্লিয়ারে করবেন ক্লিয়ার করার পর এদের আজকে প্রসেসটা হয়ে গেল এবং অনেকেরই ক্রোম ব্রাউজার কাজ শেষ এবার আসেন ফেসবুক ফেসবুকে যাবেন ফেসবুকটা ওপেন করুন ফেসবুকটা ওপেন করার পর এই কিছু থ্রি লাইন অপশন পাবেন এই জায়গা এই জায়গায় three line option click click দেবেন ক্লিক দেওয়ার পরে নিচে স্কুল করতে পারেন নিচে স্কুল করার পরে দেখবেন কি এই যে settings and privacy settings and privacy যাবেন প্রাইভেসি চাপ দেওয়ার পরে আবার সেটিংসে চাপ দেবেন এই যে সেটিং এই সেটিংসে চাপ দেবেন সেটিংসে চাপ দেওয়ার পরে শর্টকাটে ভিডিওটা করতে চাচ্ছি তো তাহলে সার্চ বার উপরে সার্চ বার পাবেন সার্চ বারে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে নোটিফিকেশন দিলে চলে আসবেন নোটিফিকেশন সেটিংস এখানে যতগুলো আছে আপনি অফ করে দেবেন মানে যত আছে এই লাইনে যত আছে সব অফ করে দেবেন অফ করে দেবেন তারপরে বেরিয়ে আসবেন সব অফ করে দেবেন পরে আবার দেখবেন দেখাবো ইমো ইমো ইমোতে ওপেন দেবেন আপনি ইমো ওপেন করবেন ইমো ওপেন করার পরে প্রোফাইলের ইটা পাবেন প্রোফাইলের এই জায়গায় লিঙ্ক এটা পাবেন এটাই চাপ দেবেন এটাই চাপ দেওয়ার পরে পরে আসবে সেটিংসে সেটিংসে সেটিংসে আসার পরে সেটিংসে আসার পরে আপনারা আবার নোটিফিকেশন এই যে নোটিফিকেশন আছে নোটিফিকেশন ক্লিক দেবেন নোটিফিকেশনে ক্লিক দেওয়ার পরে এই মেসেজ সব অফ করে দেবেন যদি বিরক্তিকর লাগে এরপরে বিগ গ্রুপ এই গ্রুপের নোটিফিকেশন বিশেষ করে আসে গ্রুপ এরপরে বয়েস ক্লাব বয়েস ক্লাব সব অফ করে দেবেন এখান থেকে যে কটা আছে অফ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইমোর থেকে গ্রুপ বা কোনো কিছু থেকে ইনভেট বা কিছু করতে পারবে না তাহলে ইমোর কাজ শেষ আর আর বিশেষ করে ইমোতে আর একটা জনপ্রিয় নতুন সেটিংস আসছে সেটা হচ্ছে অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্ট সিকিউরিটিতে যাবেন অ্যাকাউন্ট সিকিউরিটিতে যাওয়ার পরে দেখবেন কি প্রেস কোড আছে প্রেস কোড এই যে passcode lock passcode লকে ক্লিক দেবেন প্রেস কোড লকে ক্লিক দেওয়ার জন্য এনে ইনাবেল করে রাখবেন ইনাবল করে এনে ই করে রাখতে পারবেন মানে পাসওয়ার্ড দিয়ে রাখতে হবেন যে পাসওয়ার্ড আমি পরে দেবো না এটা করে রাখতে পারবেন তো আমি এতে লিভ নিলাম ইমোর কাজ শেষ এরপর আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে ওপেন করার পরে এখানে দেখছেন আমার ফিঙ্গারটা ছাড়া খুলবে না হোয়াটসঅ্যাপে আসার পরে উপরে থ্রি লাইন অপশন পাবেন এই যে থ্রি লাইন অপশন পাবেন এই থ্রি লাইন অপশন ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আবার সেটিংস আছে এই এই যে সেটিংস এই সেটিংসে ক্লিক দেবেন সেটিংসে ক্লিক দেওয়ার পরে নোটিফিকেশন আসবেন নোটিফিকেশনে আসার জন্য এই যে নোটিফিকেশন নোটিফিকেশন আসার জন্য এখানে যত যা আছে বিশেষ করে সব অফ অফ করে দেবেন ঠিক আছে অফ করে দেবেন তাহলে এবার আসেন ইউটিউব ইউটিউবে ওপেন করব ইউটিউবে ওপেন করার জন্য ইউটিউবে ওপেন করবেন ইউটিউবে ওই যে প্রোফাইল মানে চ্যানেল লোগোটার পরে ক্লিক দেবেন চ্যানেল লোগোটার পরে ক্লিক দেবেন এই যে চ্যানেল লোগো চ্যানেল লোগোর পরে ক্লিক দেবেন ক্লিক লোগোতে ক্লিক দেওয়ার পরে আসবেন এই যে সেটিংস আছে এই সেটিংসে আসবেন সেটিংসে সেটিংসে আসার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসার পর দেখবেন কি এখানে নোটিফিকেশন আছে নোটিফিকেশনে চাপ দেবেন নোটিফিকেশনে চাপ দেওয়ার নোটিফিকেশন পাবেন নোটিফিকেশন পাওয়ার পর এই যে নোটিফিকেশন এই যে এই যে এই যে নোটিফিকেশন নোটিফিকেশনে চাপ দেওয়ার পর এখানে যতগুলো আছে সব অফ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মনে করেন আর ইউটিউব থেকে কর লাগবে না এরপর তো সবকটা অ্যাপসের বিষয় জানা হয়ে গেল তো আর একটা বিষয় সবকটার বিষয় দেখাবো সেটা হচ্ছে এরকম ক্রোম ব্রাউজার চাপ দেওয়ার পর অ্যাপ ইনফো আছে অ্যাপ ইনফোতে যাওয়ার পর দেখবেন কি সবকটাই একটা দেখা দিয়েছে এর অ্যাপ ইনফো আছে এই সবগুলো অফ করে দেওয়ার চেষ্টা করবেন সবকটাই সেম এরকম তো আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লাগবে তো একটু ভুল ত্রুটি ক্ষতি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবে না আর আমাদের channel Tazrim M technology YouTube channel সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ